নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে কুশলে আছেন গত পর্বের পর এবার বেদ সম্পর্কে যে বিকৃত ও ভ্রান্তিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যগুলোকে ঘিরেই জবাবস্বরূপ মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার